আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আমার এসএসসি যারা পরীক্ষা দিয়েছ বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর জীবন নিয়ে অনেক চিন্তা করছো তাই না যারা জীবনে চিন্তা করছে তাদের জন্য ভিডিওটা যারা জীবনটাকে সাজাতে চায় রাঙাতে চায় এবং সুন্দর করে ক্যারিয়ারটা ডেভেলপ করতে চায় তাদের জন্য ভিডিওটা আমার নাম Shamim Hasan Nahin please call me Nahin আমি একজন ট্রেনার ট্রেনার মানে আবার ট্রেন চালাই সেটা কিন্তু না <laughs> আমরা আমি ট্রেনিং দিয়ে থাকি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে বিশেষ করে ইংরেজি ভাষার পরে এবং সফট স্কিলসের পরে অর্থাৎ কীভাবে কথা বলতে হয় কীভাবে যদিও আমি এক্সপার্ট না তারপর চেষ্টা করি হ্যাঁ এই সফট স্কিলসের পরে আমি সাধারণত ট্রেনিং দিয়ে থাকি একটু লেখালেখি করি আমি রাইটার অ্যান্ড এ রাইডার কারণ অনেক সময় মোটরসাইকেলও চালাই তো বন্ধুরা জীবন আমরা যেটা বলছিলাম জীবন যারা রাঙাতে চায় জীবন যারা সাজাতে চায় তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ স্রোতে গা ভাসানো যাবে না সবাই এটা করছে আমি এটা করব সবাই বিবিএ পড়ছে আমিও বিবিএ পড়বো এরকম না আমাকে দেখতে হবে যে এটার ডিম্যান্ড আছে কি না একটা দীর্ঘ একটা সময় এসএসসির পরে আমরা থাকি অনেকে ঘুমায় অনেকে নাক ডেকে ঘুমায় নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় মনে করে জীবনটা এরকমই রঙিন কিন্তু কিছুদিন পরে বোঝা যায় এই জীবনটা কেমন দেখেন কিংবা তোমাদেরকে একটু তুমি করেই বলি সেই অনুমতি তো পেয়েছি আমি সেটা হচ্ছে দেখো ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করা হয় তুমি লাইফ বলতে কি বোঝো মার্কেটিং বলতে কি বোঝো হ্যাপিনেস বলতে কি বোঝো তখন একটাও তারা কেতাবের উত্তর আশা করেন না তারা একটা উত্তরও কেতাব থেকে আশা করেন না মার্কেটিং আমি মনে করি to sell the products to convince the buyers now আমার জীবনে ফিলসফি কী সেটা তারা জানতে চায় যে আমি মার্কেটিং মানে কী বুঝি যে চার বছর পড়াশোনা করলাম বিভিন্ন লোকের সাথে মিশলাম আমার জীবনের ফিলসফি কী মার্কেটিংয়ের প্রতি তো অর্থাৎ কেতাব থেকে যে জ্ঞানগুলো তার প্রতি খেয়ে বলছি এই কেতাবগুলো অনেক আবেগ আগেই আবিষ্কৃত অনেক আগে থেকেই পড়াশোনার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিন্তু টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে অতএব এই পুরানো ধাঁচের পড়ালেখা দিয়ে এ প্লাস এ প্লাস করতে করতে আমরা মাতম তুলেছি মাতম মাতম তুলেছি এ প্লাস না হলে হবে না স্ট্যাটাসে সমস্যা হবে গল্প করতে পারবো না কিন্তু কখনো ভেবে দেখেছি এই এই প্লাস আমাকে কতটুকু কতটুকু ক্যারিয়ার ডেভেলপ করবে আমার কতটুকু অথচ যারা টেকনিক্যাল জ্ঞান যাদের আছে যারা ভালো কম্পিউটার জানেন ভালো যারা ভালো ইংরেজিতে কথা বলতে পারেন কথা শুনে বুঝতে পারেন সুন্দর উচ্চারণে কথা বলতে পারেন যারা যারা কম্পিউটারে ভালো যারা ম্যাথে ভালো তারা দেখেন অনেক ভালো করছে আমি অনেকটাই চিনি আমি I can give many many examples that মানে he is or she is not educated এত এ প্লাস পাননি বি প্লাস পাননি সি প্লাস পাননি হয়তো জেড প্লাস পেয়েছেন কিন্তু তারা খুব ভালো চাকরি করছেন ভালো কিছু করছেন কারণ তারা ইংরেজি জানেন শুদ্ধ উচ্চারণে সুন্দর করে ইংরেজি বলতে পারেন এই জন্যে এটি বড় সার্টিফিকেট তাদের অর্থাৎ আমার একটা টেকনিক্যাল জ্ঞান লাগবে আমি কত এসএসসি পরে এসএসসি বিএসসি আইএসসি টিএসসি সব পাশ করলাম আড্ডা দিলাম তারপরে জীবন শেষ তাই না তাই না তো আমরা চিন্তা করতে হবে আমাদের দেশে আঠেরো কোটি লোক এর মধ্যে আমার একটা গুণ অবশ্যই লাগবে যেটা আমাকে আর দশজন থেকে আলাদা করবে একটা গুণ অবশ্যই লাগবে হতে পারে সেটা ইংরেজি গুণ সেটা হতে পারে আমি কম্পিউটার খুবই দক্ষ অথবা দুইটাই আমার দুইটা তলোয়ার অবশ্যই অবশ্যই এবং অবশ্যই লাগবে আমি ফাইট করতে নেমেছি ব্যাটল ফিল্ডে এবং আমার কাছে নাই তলোয়ার নাই ঢাল এবার আমি কি ফাইট করতে গিয়েছি নাকি আত্মহত্যা করতে গিয়েছি আমাদের এই পড়াশোনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি মাতম করা যাবে না হ্যাঁ আমাদের পড়াশোনা দরকার কিন্তু এই পড়াশোনার ভিতরে আমাদেরকে একটু সালাদ হিসেবে কিছু রাখতে হবে একটু সস হিসেবে কিছু রাখতে হবে যেটা খাবারকে আরও উপা উপাদেয় করবে আমি অনেক সময় বলি পড়াশোনা হচ্ছে আমাদের যে পড়াশোনা এটা প্রধান মানে ভাত ভাতের মতো আমি ভাতের সাথে তুলনা করি যে ভাত যেরকম টেস্টি মানে টেস্ট নাই কোনো রাইস ইজ নট টেস্টি এর all not sweet, not sour, nothing, tasteless কিন্তু ভাত ছাড়া চলে না ভাত ছাড়া আমাদের একেবারেই চলে না আর আমাদের যে এই যে ইংরেজি জানা কম্পিউটার জানা মেন্টাল ম্যাথ জানা এগুলো হচ্ছে ভাতের সাথে একটু উপাদে মানে খুব সুস্বাদু তরকারি গরুর গোশ অথবা মুরগির গোশ তখন ভাতটা খেতে খুবই খুবই খুবই খুবই ভালো লাগে অর্থাৎ আমরা পড়াশোনাকে যে ইগনোর করছি তা কিন্তু না ভাত প্রধান খাবার কিন্তু শুধু ভাত চার পেয়ে প্রাণী সেও খেতে পারে না আমাদের দরকার উপাদেয় খাবার সুস্বাদু খাবার আমরা এখানেই ভুলটা করছি আমি গার্ডিয়ানদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তারা ভুল করছেন ছেলে মেয়েদেরকে ফাঁসির মঞ্চে পাঠাচ্ছেন আমার কাছে মনে হয় বাচ্চারা যখন ব্যাগগুলো নিয়ে যায় মানে বইয়ের ব্যাগগুলো নিয়ে যায় আমার কাছে মনে হয় তারা যেন পাহাড়ে উঠতে যাচ্ছে কি ভারী ব্যাগগুলো চিন্তা করতে পারেন কি ভারী ব্যাগগুলো আমি নিজে উঠাতে চাই আমার মনে হয় একটা মনে হয় সাপোর্টার লাগবে আমার এটা উঁচা উঁচু করতে চাই এবং বাচ্চারা সেটা নিয়ে যাচ্ছে এত এত বই কি হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি কথা বলতে পারছি না আমি মনে পড়ে যতদূর সেদিন আমি দেখছিলাম ইউনাইটেড নেশনে একজন ফিজের একটা ছেলে বারো বছর বয়স বারো বছর হি ওয়াজ অনলি টুয়েলভ ছেলেটা কথা বলছিল সুন্দর ইংরেজিতে সাথে ইউনাইটেড নেশনসে কারা কারা ছিলেন the US presidents Barack Obama all the Secretary General of uh, United Nations, and some other presidents were there, all the dignified you know, people sitting before him. ছেলেটা বলছিল আমি বলছিলাম আমি কি পারবো ওই ছেলেটার মতো কথা বলতে সাবলীল ইংরেজিতে এত এত বাঘের সামনে All the tigers are there, Royal Bengal tigers, the presidents, world leaders were there. ছেলেটা ফিজির ওই ছেলেটা বলছিল যে উই ইউজ টু আমার অত মনে নাই যতদূর বেসিকলি আমি বলতে পারি সেটাই বলি হ্যাঁ সেটা হচ্ছে we use to be rich Our rivers used to be fine but now the rivers are dead we're poor please mister world leaders do something for the country for my country Fiji And some of the things he actually said, I, I forgot. But the way he presented, the way he, he, his body language spoke, that was great, extraordinary. Okay? আমি মনে করি আমাদের বাচ্চারা কীভাবে প্রেজেন্ট করতে পারছে তারা কি ডিবেট করছে তারা কি অনেক মানুষের সামনে কথা বলতে পারছেন না পারছে না তাহলে কিসের পড়াশোনা এটা আমি সামনে এসে কথা বলতে পারি না আমি আমি শুধু দুই আর দুই চার তিন আর দুই তিন আর দুই পাঁচ এই নিয়ে চিন্তা করছি মাথা ঘামাচ্ছে আমার বাচ্চারা কথা বলতে পারছে না দশটা লোকের সামনে সে লজ্জায় কাঁপছে বলে কাঁপছেন কেন কাপ আর দেখছেন কি বলছে আপনি ইন্টারভিউ বোর্ডে কাঁপছেন কেন বলে কাপ আর দেখছেন কি প্রশ্ন করে এলেন কাপ আর কার কত প্রকার কী কী দেখাবো আমি কাপাকাপি করি আমি রিসেন্ট সময় পর্যন্ত আমি দেখেছি আমি যখন দেশের বাইরে প্রথম ট্রেনিং দিতে গিয়েছি আমি কাঁপছিলাম রীতিমতো অথচ আমি ইংরেজিতে কথা বলবো আমি ইংরেজিতে সারাদিন কথা বলছি তখন আমি কাঁপছিলাম আমি মনে হচ্ছে কিছু গ্রামেটিক্যাল ভুলও করে ফেলেছি সেখানে কেন কারণ নার্ভাসনেস এই নার্ভাসনেসটা জয় করতে হবে আমাদের তার জন্য দরকার প্রেজেন্টাইশন ভালো শিক্ষা গুরু দরকার যেখানে তারা হাতে কলমে শেখাবে যে কীভাবে ইংরেজি বলতে হয় কীভাবে প্রেজেন্ট করতে হয় বডি ল্যাঙ্গুয়েজ কেমন কথা বলার স্টাইল কেমন কথা বলার সময় ফেশিয়াল এক্সপ্রেশনস কেমন হবে খালি কথা বললে তো হবে না আমি বলতে কেমন আছেন ভাই আসি ভালো দেখেন ভালো মুখটা কালো ভাই বলোই যদি ভালো মুখটা কেন কালো বলো হেসে ভালোবেসে ছড়িয়ে খানিক কালো আমি যদি বলি ভালো আছি তাহলে ভালো করে বলি মুখে একটু আলো ফেলে বলি কেমন আছেন খুব ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন কেমন আছেন এই আসি আলহামদুলিল্লাহ এই মনে হয় যে ওই লেবুটা লেবুটা মানে কি বলা যায় লেবু থেকে রস বের করে নিয়ে হয়েছে কিংবা আখের খোসার মতো মুখটা করে ফেলেছি আখের থেকে রসটা বের করে নেওয়া হয়েছে এভাবে কথা বলার কথা বলার কথা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন প্রেজেন্টেশনে দেখবেন যে হাতের মুভমেন্ট কেমন হবে স্টেপিং কেমন হবে চোখের ভাব কেমন হবে সুখের কথা সুখে বলবো কষ্টের কথা কষ্ট নিয়ে বলবো আবার রোহিঙ্গাদের নিয়ে কথা বলা হয়েছে রোহিঙ্গাতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ কি ভালো করেছে আল্লাহ হ্যাঁ রোহিঙ্গারা তো ভালো করছে এটা ভালো দিক আসলে সরকার একটা ভালো কাজ করছে না আপনি সরকার প্রশংসা করলেন নিন্দা করলেন আপনি বলেন yeah humanity is first my government has done a great job the make the history মানে চোখে মুখে কথা আমার যদি ভাষাটা কেউ না বোঝে আমার চোখ মুখ দেখে বুঝে ফেলবে সে কোন কথা বলছে এই প্রেজেন্টেশনগুলো শেখা দরকার এখানে আমাদের এখানে আছে উপমা আছে কত কত উপমা দিব <laughs> আছে ফাতেমা রাহা ইসরাত কাব্য প্রিয়তা তারা এক একটা নক্ষত্র উপমা তো কাজ করছে ইউনাইটেড নেশনসে তার প্রতিনিধি প্রতিনিধিত্ব করছে আমি গর্বিত স্ফীত বুকে বলতে চাই my my my my my student friends our student friends are working globally what a pleasure what an honour what respect ladies and chairman তা আমি বলবো যে আমার খুব লোভ লাগে খুব লোভ লাগে যে আমাদের পাশের দেশের অনেকেই কথা বলছে ইংরেজিতে অনর্গল কথা বলছে আমরা পারছি না খুবই কষ্ট লাগে আমার খুবই কষ্ট লাগে আমি বলতে পারছি না আমার দেশটা কত সুন্দর এই একমাত্র জাতি যার মায়ের প্রতি এবং গায়ের প্রতি অবিরিত ভালোবাসা মায়ের প্রতি এবং গায়ের প্রতি এত সুন্দর একটা দেশ এত সুন্দর একটা দেশ আমার দেশ বাংলাদেশ মোর দেন বিউটিফুল আপনি কালচার ল্যাঙ্গুয়েজ ফুডস মানুষের মুডস এভরিথিং চমৎকার দিন শেষে আমরা পরিবারে ফিরে যাই কোথায় আসি এইরকম একটা দেশ আমরা ঈদের সময় যখন লঞ্চ ঘাটে যাই এরপরে স্টিমারে কিংবা কমলাপুর রেল স্টেশনে যাই তখন ট্রেন কিংবা লঞ্চ কিছুই দেখতে পাই না দেখি খালি মানুষ আর মানুষ মায়ের প্রতি এবং গায়ের প্রতি এই জাতির যে টান এটা একটা বিশাল বিশাল এক্সাম্পল এই কথাগুলো আমরা বলতে পারছি না কষ্টটা কোথায় দেখেন আমাদের আপনার বাচ্চা মাননীয় গার্ডিয়ান আপনি আপনাকে নির্দেশ করে বলছি আপনার বাচ্চা এই কথাগুলো ইন্টারন্যাশনালি বলতে পারছে না আপনি বলছেন এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস এগুলো কি এগুলো তো সারপ্লাস এগুলো এই প্লাসকে মাইনাস করে দেন মাইনাস করে দেন রেহম করেন দিলের প্রতি একটু আপনার বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করেন কিংবা আমাকে করতে হবে যে আমার বাচ্চাটা গ্লোবালি কথা বলবে স্পিক করবে সে একেবারে বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর করে রয়্যাল অ্যান্ড লয়্যাল স্টাইলে কথা বলবে না হলে তো সম্ভব না এ কিভাবে বলবো যে আমার এই দেশ এত সুন্দর we go back to family Bangladesh is a capital of happiness family bond you to find go back to the country go back to Bangladesh this a happy country happy land কারণ আমরা যাই কিছু করি না কেন আমরা পরিবার নিয়ে চিন্তা করি এই সুন্দর সুন্দর সহি কথাগুলো আমরা বলতে পারছি না আমরা একমাত্র জাতি স্বীকৃত জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি বলতে পারছি না আমরা বলতে পারছি না আমরা বাংলায় যদি বলি যে হ্যাঁ এটা হয়েছিল ওইটা হয়েছিল ও জীবন দেশে হ্যাঁ একেরে বান্ন সালে এটা হয়েছে হেডে হয়েছে কে বুঝবে এটা কথাগুলো কে বুঝবে কথাগুলো কে বুঝবে আমি যদি আমার বাংলাকে আমার বাংলা মাকে ডিগনিফাই করতে চাই মর্যাদার আসনে বসাতে চাই তাহলে দরকার ইংরেজি ইংরেজি সমর্থনে ইংরেজি সাপোর্ট নিয়ে আমরা বাংলাকে ডিগনিফাই করব। আমার গ্লোরিফাইড আমার আমার মানে মর্যাদার একটা স্বাধীনতা যুদ্ধ আছে আমার মহান নেতা আছে আমার মহান ভাষা আন্দোলন আছে এগুলো আমি বলতে পারছি না আমি বলতে পারছি না আপনার বাচ্চা বলতে পারছে না আপনার সন্তান বলতে পারছে না আমি তোমাকে বলছি তুমি বলতে পারছো না কেন বলতে পারছো না দুই চারজন বললে কি হবে উপমা কিংবা রাহার মতো ওরা কেউ কেউ বলতে পারলে হবে প্রত্যেককে বলতে হবে each and everybody has to speak speak like a hero royal Bengal tiger গর্জন করতে হবে আমরা শান্তির কথা বলবো শ্রদ্ধার কথা বলবো শ্রদ্ধাঞ্জলির কথা বলবো বলবো হৃদয় থেকে বলবো ভালোবেসে ইংরেজিটা দরকার ইংরেজি আমরা এইভাবে বলি English is my art and Bangla is my heart English is my art and Bangla is my heart হৃদয় থেকে কথাগুলো বলবো আহ আমার খুব লোভ লাগে বললাম না বাচ্চারা যখন কথা বলছে বলতে পারছে না বোবা হয়ে বসে থাকে আন্তর্জাতিক মানের বোবা হয়ে বসে আছি আমরা এক একজন কথা বলতে পারছি না ইংরেজিতে তাহলে আমি কিভাবে বলবো যে আমার এটা এটা এটা এটা আমার সুন্দর দেশ এটা এটা এরকম আমরা আমাদের এই সম্পদ আমার এই কালচার আমাদের এটা তখন ওরা মুগ্ধ হয়ে বলবে আরেকটা ব্যাপার ওরা তখন মুগ্ধ হবে নিশ্চয়ই তাই না বিশ্ব মুগ্ধ হবে আরেকটা ব্যাপার অর্নামেন্টাল কথা খালি ইংরেজি বললেই তো হবে না হ্যাঁ বাংলায় বলি আর ইংরেজিই বলি কথার মধ্যে অলঙ্কার থাকতে হয় ধরেন আমরা যখন খাবার খাই তাই না আমরা একটু সালাদ নেই তাই না অলঙ্কার আমি যে টাইতে পড়েছি হ্যাঁ আই এম ওয়েরিং এ ঠাই এখে এটা তো অলঙ্কার না পড়লে চলতো হ্যাঁ একটু গরম লাগছে তারপর কী যেন একটা পরেছি জ্যাকেট আমি ওয়ারিং এ জ্যাকেট হ্যাঁ রাইট এটা না পড়লে চলতো তারপর পড়েছি আমি মনে করছি এটা হয়তো আমাকে একটু ভালো লাগছে হয়তো ভালো লাগছে না তো সব কিছুটা অলঙ্কার লাগে যখন আমরা কথা বলবো অলঙ্কার থাকতে হবে অলঙ্কার থাকতে হবে আমি কাউকে বলতে পারি হোয়াট ইজ এ নেইম এর পরিবর্তে বলতে ম্যাই নাও ইয়ে নেইম কালকে কেন আসনি আমি বলতে পারি এটা না বলে এটা জেরা করা হচ্ছে ক্রস এক্সামিনেশন আই কালকে তুমি কেন আসনি হুম হুম হুম টিচাররা যেভাবে কথা বলছে হ্যাঁ কালকে কেন আসনি হুম ছাত্র স্যার আমি সরি তখন সে দুই চারটা মিথ্যা বলে ফেলে স্যার আমার মাথায় দুই আঙ্গুল উপরে ব্যথা হয়েছিল স্যার কি করবো স্যার তখন ভয় ভয়ে মিথ্যা হচ্ছে কালকে কেন আসনি কেন তখন তো স্টুডেন্ট বিলাই হয়ে যায় স্যার হয়ে যায় বাঘ তোমাকে কালকে কেন মিস করলাম আহ কত মধুর কথা না কত চমৎকার কথা কত চমৎকার কথা দেখেন এইভাবে শব্দ চয়নে যদি কথা হতো আমি একটু লেখালেখি করি হ্যাঁ এখন নতুন একটা বই লিখছি শব্দ চয় মানে ওয়ার্ড চয়েসের উপরে কোন শব্দ কিভাবে কার সাথে আমার আমি লিখতে খুব মজা পাচ্ছি এখন <laughs> আশা করি পড়তে আপনাদের হয়তো মজা লাগতে পারে তো এই জন্য অর্নামেন্টাল ইংরেজি জানা দরকার অর্নামেন্টাল বাংলা জানা দরকার কথা বলা একটা শিল্প আমরা এভাবে বলি everybody can talk but everybody can't speak talk সবাই করতে পারে টক করলে টকার টক করলে চকরি বাচাল আর স্পিক করলে স্পিকার কথা বলা একটা শিল্প এটা স্বল্প শিল্প না বৃহৎ শিল্প a word can start and stop a war একটা শব্দ যুদ্ধ লাগাতে পারে যুদ্ধ থামাতে পারে শব্দ চয়নও সুন্দর হতে হবে আর ইংরেজি ভাষাটা মধুর একটা ভাষা ওরা যখন বলে না এজুকেশন আমরা বলি এভাবে education education education education education এ বললো হবে এডুকেশন কেমন যেন হয়ে গেছে হ্যাঁ? আমরা মুখস্থ করছি দিকাও রচনা খালি মুখস্থ করছি উই লার্ন বাই রাউট আমরা খালি মুখস্থ করছি দ্য কাউ ইজ স্প্লেন বা the cow is the cow is explain it is a domestic it is a domestic animal it is a domestic animal I I am a cow I am a cow you are a cow total education is our cow কেন ভাই কেন ভাই আমরা একটা গরু রচনা নিজে লিখবো সুন্দর করে লিখবো আমি মুখস্থ কেন করবো why shall I learn by rote আমি নিজে লিখবো নিজে লিখবো আমি তাহলে ভালো হয় না তো বন্ধুরা অনেক অধিকার নিয়ে কথা বললাম ভালোবাসা নিয়ে কথা বললাম আজকে আবার ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস মানে আমার মাকে ভালোবাসবো গাছকে ভালোবাসবো মাকে ভালোবাসবো হ্যাঁ এই ভালোবাসা দিবসে ভালোবাসার কথা বললাম অধিকার নিয়ে কথা বললাম আমরা যাতে করে বাংলাদেশকে আমাদের মর্যাদার যে ইতিহাসগুলো আছে সেটা যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি উই ক্যান ফাজিভলি represent my country my culture my language to the world positively এটা খুব দরকার এটা খুব সহজ ভাষাটা খুব সহজ একটা ভাষা ইংরেজি ভাষা খুব সহজ খুবই খুবই সহজ ভাষা এই সহজ ভাষা অবশ্যই অবশ্যই আমাদের শিখতে হবে তার জন্যে শিক্ষা গুরু কাজ করছেন mister Yasir is is working in that আমি কাজ করছি আমরা কাজ করছি সবাই মিলে আমরা কাজ করছি যাতে করে আমরা একটা সুন্দর আগামী করতে পারি সবাই মিলে আমি একা সম্ভব না আপনি একা সম্ভব না সবাই মিলে সবাই মিলে আমরা এই দেশটাকে সুন্দর করবো এত সুন্দর একটা দেশ আমি দেশের বাইরে যখন যাওয়া শুরু করলাম এখন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া একটু যাই ট্রেনিংয়ে ট্রেনিং দিতে তো তখন দেখলাম আমাদের দেশের মতো এত সুন্দর দেশ না এত সুন্দর মানসিকতা মানুষের আর এই দেশের মানসিকতা মানে মানুষেরা বোঝালেই বোঝে টাইপের মানুষ বোঝালেই বোঝে যে একটা ভালো কথা তা যদি তার নিজের বিরুদ্ধেও যায় আমি অনেক দেখেছি খুব ভালো চমৎকার করে শুনে আর ইয়াং পিপল নিয়ে আমি কাজ করছি শত শত মানুষের সামনে আমি মাইক্রোফোন মাইক্রোফোন ধরছি আমি ধরছি আমরা ধরছি আমি দেখেছি এই দেশের যুবা এরা বিশ্বের একটা বিস্ময় এরা অসম্ভবকে সম্ভব করে দিতে পারে সেই যুবাদের নিয়ে আমি কথা বলছি যারা ফিউচার লিডার্স তারা এই দেশকে গড়বে চমৎকার গড়বে এই যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের ধারা তারা ধারা অব্যাহত রাখবে চমৎকার করে পৃথিবীর সামনে তারা মাথা উঁচু করে দাঁড়াবে তার জন্য দরকার ইংলিশ তার জন্য দরকার মেটাল ম্যাথ গণনা জানতে তো হবে নিশ্চয়ই তার জন্য দরকার IT education information technology computer জ্ঞান এই দুটো অস্ত্র ছাড়া নিজেকে কখনোই শিক্ষিত বলা যাবে না আমি শিক্ষিত না আমাকে অবশ্যই অবশ্যই এগুলো জানতে হবে বন্ধুরা এবার আপনাদের অনুমতি নিয়ে আমি অনুভূতি নিয়ে এবং অনুভূতি নিতে পারলে ভালো হতো নিতে পারছি না তো আমি শেষ করব আর আমরা সবাই মিলে সোনার একটা দেশ গড়ব সবাই মিলে সবাই মিলে তো এই ইংরেজি নামের টেকনোলজিটা আমরা অবশ্যই আয়ত্ত করে নেব বন্ধুরা আপনাদের অনুমতি পাচ্ছি নিশ্চয়ই শেষ করার ধন্যবাদ সবাইকে আমার হৃদয়ের রাজধানী থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম